ইয়াস হই হই কাণ্ড রই রই ব্যাপার অনেক হইচই করার পর আমরা চলে আসলাম আপনাদের কাছে একটা ব্রেকের পর শুনছেন Evaly presents Nut Boltu the two phone kings only on capital F M ninety four point eight এবং আশ্চর্যজনক ব্যাপার আচমকা কি আশ্চর্য গেলাম দুইজন আসলাম তিনজন তাও আবার ম্যাচিং ম্যাচিং আমার ভিতরে হ্যাঁ, হচ্ছে ইচিং বিচিং চিচিং চা <coughs> প্রজাপতি উইরা যা কিন্তু প্রজাপতি উইরে গেল এ কোন পরি আইসা গেল কি মানে মেয়েদের দেখলে আমার ভিতর থেকে ছন্দ না কুত কুদকে বেরোতে কুত কুত কে মানে যে আচ্ছা না না ভালো এত কি সুন্দর মিষ্টি কথা বলছে নারীটা হ্যাঁ, হ্যাঁ। ইয়েস নারী দিবসে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন নারী বিশেষজ্ঞ নারী <laughs> আমাদের মানে মাঝে একজন অন্যতম স্ট্যান্ড আপ কমেডিয়ান নারী স্ট্যান্ড আপ কমেডিয়ান যাকে আমরা মানে এখন আতস কাজ দিয়ে খুঁজতে হয় যে নারীদের মধ্যে কে কার ভিতরে রয়েছে রসত্ববোধক ব্যাপার স্যাপার কার ভিতরে রয়েছে হিউম্যানস ব্যাপার স্যাপার খুঁজে খুঁজে কুট কুটকে আমরা বের করেছি এনাকে যার নাম হচ্ছে সাবিকুন নাহার সাবিকুন নাহার মুন্না মুন্না মুন্না ভাই আচ্ছা, মানে হ্যাঁ। ছোটবেলায় হচ্ছে যে ছেলেদেরকে আদর করে মুন্না এরকম হ্যাঁ মুন্না বেবি হ্যাঁ। বাবু তো তোমাকে ছোটবেলায় কি করে কি বলে ডাকতো মানে আসলে আমার নামের ব্যাপারটা হলো যে আমার আম্মু আশা করেছিল একটা ছেলে হবে আগে থেকে নাম করে নাম ছিল আচ্ছা। কিন্তু আমি যখন অ্যারাইভ করলাম তখন আমার আম্মু আমি কি করলাম অ্যারাইভ করলাম মানে তুমি টেক অফ করছিলে কোন সময় <laughs> এক বছর আগে আর কি আচ্ছা, এক বছর আগে টেক অফ আচ্ছা সেই সেখানে তখন আম্মা বললো যে না ইটস ওকে এটা কোনো ব্যাপার না ছেলে মেয়ে যাই হোক সমান অধিকার হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে নাম তো নাম নাম চেঞ্জ হবে না মুন্না ইজ মুন্না তারপরে মানে মোটামুটি ডিসিশন হ্যাঁ, যাই হয়ে যাক নাম চেঞ্জ হবে নাম চেঞ্জ হবে না বাট তুমি অ্যারাইভ করছো ঠিক আছে টেক অফ করছো ঠিক আছে বাট অ্যারাইভ করার পর এসএমএস দিছো যে safe richly safe richly safe মানে ঠিক কর আমি আবার ইংরেজিতে একটু শক্ত তো কোনো সমস্যা নাই অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এনিথিং কোনো সমস্যা নেই ও কিন্তু ভালো স্টুডেন্ট ও কিন্তু অসাধারণ স্টুডেন্ট মানে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবং আমি বললাম না ও সব জায়গায় অন্যতম মানে দেখো এত ছেলেদের ভিড়ে এত ছেলে স্ট্যান্ড আপ কমেডির ভিতরে একমাত্র নারী নক্ষত্র হচ্ছে এখন আপাতত আমাদের সাবিক না আচ্ছা। এবং সে যে জায়গায় পড়তেছে সে এখন দুনিয়ার ছেলে আর ছেলে কোথায় পড়াশোনা কোথায় আমি এখন স্টাডি করছি এমএসসি বুয়েটে বুঝছেন হ্যাঁ, বুয়েটে একজন মেয়ে পড়তেছে আপনি বুঝছেন তাইলে আসলে আমাদের এখানে ইহাই একটি জোক <laughs> ইহাই একটি যোগ মানে আমাদের মধ্যে আমি দেখছি শিক্ষিত দুজনই আছে পরশা যাবে আমাদের আরেকবার শুনি কোথায় পড়তেছ তুমি বুয়েট বুয়েট বুয়েট মানে, হ্যাঁ? মানে সম্ভব যারা বলে কমেডিয়ান অশিক্ষিত হয় তাদের <laughs> তারা দেখুন আজকে তারা শুনুন আজকে হ্যাঁ, তো হলে হলে থাকো না না না এখন তো কোভিড সিচুয়েশন সো হলে না একদম আমি হলের হলের সিচুয়েশন নিয়ে কয়েকটা এক্সপেরিয়েন্স শেয়ার করো আমাদের সাথে ও হলের সিচুয়েশন নিয়ে এগুলো তো বলাই থাকে না যে রুমমেট যে থাকে সে তো মনে করেন যে মায়ের মতন রোল প্লে মানে আমি মায়ের কাছ থেকে অনেক দূরে কিন্তু আমি কখনোই আমার মার আচরণগুলোকে মিস করি না জন্য অলওয়েজ মাদার প্রেজেন্ট হিয়ার মানে কি রকম এই চাদরটা তোমার এরকম নেমে গেল কেন পানির বোতলটা ওখানে কেন ঠিক করো এই এরকমই একটা অবস্থা আচ্ছা এই এই স্টুডেন্ট লাইফ বা হচ্ছে এই এর পাশাপাশি স্ট্যান্ড আপ কমেডিয়ান লাইফ এই দুইটার মাঝে কোনো পার্থক্য তোমার মনে হয় হ্যাঁ, এটার মধ্যে কোনো পার্থক্য না আমি আসলে রিয়েল লাইফ কমেডিয়ান বলা যায় সিরিয়াল আচ্ছা, আচ্ছা। মুন্ডা কিন্তু আসলে রিয়েল লাইফ কমেডিয়ান ওর সাথে আমার মানে উঠা বসা চলাফেরা হয়েছে অনেকদিন সো ও কিন্তু চলতি ফিরতি কমেডিয়ান আচ্ছা। ওর কথাবার্তার মধ্যে এমন এমন কথা এবং ওর আন্টি আর কি ওর আম্মু আন্টি অসাধারণ মানুষ ও ছোট ভাই ও আরো বড় কমেডিয়ান ওর চাইতে সো <laughs> ওর ছোট ভাই সহ আনতে পারে ভালো তো ওকে আমরা মেন্স ডে মানে দুটো পাশাপাশি তুমি কি করে সামলাও সেটা জিজ্ঞেস করতে চাই না আসলে সামলানোর ব্যাপারটা হলো যে ওই যে বললো যে আমার আম্মার কথা কারণ আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে কমেডি কোন নয় পড়াশোনা করে <laughs> মানে এটাই তো বড় মজার ব্যাপার যে আমার আম্মা আসলে কমেডিটাকে খুবই মানে ওয়ার্মলি অ্যাকসেপ্ট করে that's why she is also a comedian মানে আমাদের যার ভাই আমি বংশ পরম্পরায় এইটা পেয়ে নারী দিবসে আমরা আজকে ঠিক করছি নারীদের নিয়ে কোনো যোগ বলবো না পুরুষ হয়ে নারীদের নিয়ে বলতেছে এটা আমরা হায়ার করে নিয়ে আসছি আমরা তোমাকে নিয়ে আসছি <laughs> আল্লাহ কোথা থেকে কি ভুলভাল বলে ফেলবো পরে মাইর খাইতে হবে কোনো সমস্যা নাই আমাদের লিসেনাররা সবাই আমরা সবগুলো যোগ হিসেবে big hearted big hearted broad minded এবং তারা আমাদের এখানে মানে নারীর এত অভাব তারা তোমাকে পেলে কিছু করবে তুমি আজকে যাই খুন করে ফেলালো হ্যাঁ, ওই যা থেকে আমরা হ্যাঁ, কিছু একটা আমি তো আসলাম আয়শা তো সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে পারি নাই তো আমার মনে হয় যে কিছু পার্টিকুলার মানুষ আছে যাদেরকে অবভিয়াসলি শুভেচ্ছা জানানো উচিত তো তাদেরকে আমি একটু শুভেচ্ছা জানাইনি হ্যাঁ, সেটা হলো যে যারা ফেসবুকে মেয়েদের নাম দিয়ে ফেক আইডি খুলেন সকল ভাইয়ারা হাই নারী দিবসের শুভেচ্ছা তাদেরকে হাই দিল তাদেরকে নারী তারপর মনে করেন এই যে আসার সময় বাসে দেখলাম সংরক্ষিত নারী আসনে যে সকল ভাইয়ারা বসেছিলেন হাই নারী দিবসের শুভেচ্ছা অ্যান্ড যে সকল মামারা আম্মুদের মতন মেয়েদের জমিগুলোকে বা পৈতৃক সম্পত্তিগুলোকে না দিয়ে নিজেরাই ভোগ দখল করছেন হাই মামাস <laughs> নারী দিবসের শুভেচ্ছা মাই <laughs> গড আরো অনেক অনেক লোক আছেন কিন্তু আসলে এত সবাইকে দেওয়া যাবে না আচ্ছা, আপনারা এখন থাকেন হ্যাঁ হাই সংকটে আছি নেক্সট টাইম অবভিয়াসলি আমরা আরো আপনাদেরকে শুভেচ্ছা জানাবো আচ্ছা, আজকে শুভেচ্ছা এইটুকু এইটুকু আচ্ছা। পর্যন্ত বাহ অসাধারণ কিছু এক্সক্লুসিভ নারীরা আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে নাটবল্টুর মাধ্যমে এবং মুন্নার মাধ্যমে <laughs> জ্বালাময় নাটবল্টু হাই দিল মুন্না তুই কেন আসলে না তুমি না আমি যদি এখন বলি যে আমার যে আমি আটকাই ছিলাম কেউ বিশ্বাস করবে না সবাই মনে করবে আমি মেকআপ করতে দেরি করছি <laughs> মানে কমন ব্যাপার নারীদের জন্য না মুন্না জ্যামের মধ্যে বসে বাসের মধ্যে মেকআপ করতে পারে হ্যাঁ একদম না করতে পারে না হ্যাঁ। দাদা যা বলবে তাই মানে আমি অন্তত সাউন্ড আর মুখের উপরে কথা বলতে পারি না তার মুখের উপর বলে না মুখের উপর আমার ঘুষি মারতে পারে <laughs> কথাও বলতে পারে না আর মুখের উপর তিন চারটা ঘুষি চলে যাবে না না মুন্নার কাছ থেকে স্পেশাল কিছু শুনতে চাই চলো স্পেশাল কিছু শুনতে হলে কি করে টাকা দিতে ভাঙতি নাই আমার কাছে আমার কাছে ভাঙতি আছে দেন কিছু তো যাই হোক নারী দিবস যেহেতু চলে আসছে তো নারীদের একটা কমন একটা সমস্যা থাকে আমারও একটা সমস্যাটা হচ্ছিল আজকে আসার সময় যে আমি যখন বের হচ্ছি আমার পরার কিছু পাচ্ছি না আমি আচ্ছা। চিন্তা করতেছি আমি কোন জামাটা পরে আসবো আচ্ছা। অথচ অপর দিকে আমার আলমারিতে কিন্তু জামা রাখার জায়গা নেই <laughs> জামা রাখার জায়গা নেই ভাবতেছে কোন যাবো আর আমার আলমারি খুলে আমার কান দে এই রুম কি ভাড়া দিবি না ফাঁকাই থাকবো লোকজন কোথায় এটা এটা একটা ব্যাপার তো হয়েই থাকে তারপরে দেখা যায় যে আমার মানে মেয়েদের অনেক সমস্যা আর কি এটা তো গেল জামা কাপড়ের সমস্যা এবার মেকআপ নিয়ে কিছু সমস্যা তো যায় তো এগুলোতে নাই নাই গেলাম তো আমরা একটা মানে যেহেতু নারী দিবস একটু কি বলা হয় উপদেশমূলক কিছু কথা শুনতেই পারি আচ্ছা। আজকে এত কষ্ট করে এত দূর থেকে আসছি একটু উপদেশ না আচ্ছা। দিলে হবে না আচ্ছা। তো দেখা গেছে যে আমি একদিন আমার মামার ডায়েরি পড়ছিলাম হ্যাঁ। তো মামার ডায়েরিতে সুন্দর করে লেখা আছে যে আপনি আপনার কোনো শত্রুর সাথে মানে একজন শত্রুর সাথে বারবার যুদ্ধ করতে যাবেন না তাহলে ওই শত্রু আপনার যুদ্ধ কৌশলগুলো শিখে ফেলবে আচ্ছা এবং এতে আপনারই ক্ষতি তাহলে হবে কি আপনি যখনই যে কৌশলে অবলম্বন করবেন তিনি আপনাকে পাল্টা একটা আক্রমণ করতে পারবে এবং মোক্ষম আক্রমণ আপনারা কেউ জিততে পারবেন না তো তার কিছু দূর পরে আবার লেখা এটা আমার বইয়ের ক্ষেত্রে হয় এবং আমরা কেউ জিতি না আমরা পঁচিশ বছর ধরে যুদ্ধ করছি সিরিয়াস হেভি বানি ছিল ক্যা বাত এটা শোনার পরে আমাদের নাটমন্ডল লিসেনারদের মধ্যে এইটি পার্সেন্ট ছেলে পড়ে গেছে প্রেমে পড়ে গেছে খেয়ে গেছে ক্রাশ মানে ওরা প্রেমে পড়েই থাকে থাকে মাঝে মাঝে গেস্ট আসলে হ্যাঁ। চোখ খুলে দেখে কার প্রেমে পড়লাম মানে পড়ে গেছে প্রেমে খেয়ে গেছে ক্রাশ আর চিন্তা করো না মুন্না যে জিনিস যাওয়ার আগে দিয়ে যাবে অবশ্যই তোমাদের না লাস্টে হাসিটুকু উডিয়ট পাকার মতন বসে কিন্তু তো যাই হোক যারা যারা আমাদেরকে এসএমএস করেন আচ্ছা কল ধরবো না এসএমএস করবো মুন্না আসার পরে ব্যাপারটা এতটা জমে গেছে কল ধরা যাবে না <clears throat> এতটা জমে গেছে যে আমরা কয়েকটা এসএমএস পড়তে কয়েকটা এসএমএস পড়ি হ্যাঁ। দেখি মুন্নাকে ওরা কি কি পাঠালো তো মুন্না আমরা কয়েকটা কমেন্ট করি আমাদের লাইভের this is first time Nut বল্টুতে মুন্না ওয়াও একদম ফার্স্ট টাইম মুন্নাকে আমরা আরো চাই না আমার সাথে কিন্তু ভাই সাকিব খানের একটা মিল আছে কি মিল কি মিল আচ্ছা কোন ব্যাপারে কি ব্যাপারে মানে, মানে ব্যাপারটা হলো যে আমার আজকে নাট বল্টুতে ফার্স্ট টাইম এবং খুব স্পেশাল ডেতে আর সাকিব খানও খুব স্পেশাল ডেতে কিন্তু উনি প্রোগ্রামে আসে <laughs> ওই স্পেশাল ডে ছাড়া সাকিব ভাবছিলাম যে সাকিব খান আর এদিকে নাহার সাকিব আসছে আজকে এবং আমাদের সাথে এসেছেন হ্যাঁ, নাহার ভাবলাম তাহলে প্রথমে আমি নামটা ভুল শুনছি ওইটা বোধহয় সাকিবুর নাহার সাকিবুর নাহার মুন্না অথবা ব্যাপারটা রতনাম হাসানের মতো হয়ে গেছে সাকিবুর নাহার মুন্না শাইলা সুলতানা লিখেছে আপুকে পাগলা গারদে স্বাগতম আপু পাগলা গেরোদের মালিক ছিল ও হেডমাস্টার হ্যাঁ, হ্যাঁ, প্রিয়ামণি লিখেছে আমি যাব আমি যার কপালে আছি তাকে বলছি তুমি জিতবা আচ্ছা হ্যাঁ, মানে তুমি যুদ্ধ যুদ্ধ রণকৌশল শিখে নিছো তো নীলি আক্তার লিখেছে ভাইয়া কেমন আছো ভালো আছি আফরা মিরপুর থেকে লিখেছে সকল নারীদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর তোমাদের তোমাদের কি খবর কেমন খাইলা বিয়া আর বইলো না দেড় দুই হাজার লিসেনার নফি দেখে লিখেছে লাভ ইউ বোথ আজকে বললাম লাভ ইউ থ্রি ও তিনজন থেকে লাভ ইউ থ্রি গ্যা যাই হোক এসএমকিত লিখেছে ক্লাস সিক্সে পড়ে ইউনিভার্সিটি পড়ুয়া বয়ফ্রেন্ডকে শাসন করা নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা জাকিয়া <laughs> সুলতানা থেকে লিখেছে কাল ফার্স্ট তোমরা আমার এসএমএস পড়ে হাসছো খুব ভালো লাগছে জানো মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো অনেক কঠিন কে বলছে মুন্নাকে জিজ্ঞেস করবো মুন্না হাসতে হাসতে কাদায় দেয় প্রমাণ থেকে বলো ভাইয়া কেমন কেমনে এত চাপা মারো বল্টু ভাইয়া আমি চাপা মারি তুমি যদি সিরিয়াসলি কথা বলো তখনও মনে হয় চাপা this is very wrong I am always serious Ramim Gazipur থেকে লেগেছে ভাই কেমন আছো আজকে আমার কলটা ধরো প্লিজ আজকে কল ধরা মনে হয় আজকে আর ফোন রিসিভ করা যাবে না সিমলাতুজ্জাহান লিখেছে ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে আই আলিয়া ঢাকা থেকে লিখেছে আপু কেমন আছো সজলের হার্ট সজলের হার্ট কিন্তু সাবধান ঠিক আচ্ছা। শব্দ হবে সজলের হাট গাজীপুর থেকে লিখেছে আজ আমার বাসায় আইসো না সজল আম্মু আছে হ্যাঁ, ব্যাপারগুলো পার্সোনালি রাখো সবার সামনে কুমিল্লা থেকে আপু তুমি জোস রাইসা গাজীপুর থেকে লেগেছে আপু তো দারুণ কথা বলে সাদিয়া ভিকেএসপি থেকে লিখেছে ফিরে এলাম তেরো মিনিটের একটা ছোট্ট বিরতির পর তেরো ফামি আহমেদ লিখেছে মুন্না আপু তোমার দুলা ভাইয়ের কি খবর ও আই জাস্ট ফরগট দুলা ভাইয়ের খবর তো দিব দুলা ভাইয়ের সি মুন্নার অনেক অনেক ফ্যানরা কিন্তু আমাদেরকে শুনে তার মানে বোঝা যাচ্ছে আচ্ছা। মুন্নার হ্যাভি একটা ক্যারেক্টার ও ভাই এবং মুন্না ওই ভাইয়ের সাথে কি করে নাই শেষে <laughs> না আমরা এখন এখন পরের টপিকটা হারিয়ে ফেলবো অবশ্যই এবং মুন্না দুলাভাই গানটা শুনবো আমরা না না <clears throat> আমার আমাকে খুব আদর করে আচ্ছা মানে ব্যাপারটা হলো যে ছোট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <laughs> খালি তোর আদর করে ছোট বোনের মতো আচ্ছা আচ্ছা এইটা বলতে ভুলে গেলাম আর কি তো সেক্ষেত্রে দুলাভাইয়ের সাথে অনেক ভালো সম্পর্ক এভরিবডি নোজ দ্যাট সবাই সেটা জানে আর ভাই তো খুব ভালো আছে করোনার সময় ভাবছিলাম যে দুলাভাই নিয়ে কোনো কিছু বলার আগে তো দুলাভাইয়ের গান গাওয়া লাগবে ও আচ্ছা, ইয়া <laughs> গান দিয়ে শুরু করে গান আচ্ছা। হ্যাঁ, দুলাভাই দুলাভাই ও আমার দুলাভাই ভাই দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই চলো না তুমি আমি সিনেমা দেখতে যাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই চলো না তুমি আমি সিনেমা দেখতে যাই সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই সিনেমার নাম নাকি তোমাকে চাই क्या बात কি নাম সিনেমা <laughs> তোমাকে চাই তো এই এই কথাটা সবাই জানে তারপরেও আবার বলি ব্যাপারটা হলো যে আমার দুলা ভাই আমাকে একবার বলছে যে চলো তোমাকে লইয়া একটা সিনেমা দেখে আসি <laughs> দুলা ভাই আমি তো এই জন্যই গানটা গাই যে চলেন যাই কোনো হ্যাঁ। ব্যাপার না তো দুলা ভাইকে নিয়ে সিনেমা হলে গেছি তো দুলা ভাই টিকিট কাউন্টারে গেল টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাউন্টারের লোকটাকে বললো যে এ বেড়াদার শোনেন এই যে লগেজারে লই আসছি সে হলো আমার শালি হয় বুঝছেন তাই আমাদের দুইজনকে মনে করেন যে কোনার দিকে দুইটা সিট দেবেন বুঝতে পারছেন তো যে ছিলেন টিকিট কাউন্টারে সে আমাদের দুজনকে খুব ভালো করে দেখলো দেখার বলে বললো যে বেড়াদার যে আফাকে লই আসছেন তাকে যে কোনাতেই লই যাবেন লুকাইতে পারবেন see the presentation oh my God Munna মানে এত সুন্দর করে কথা বলছি ও মেয়েটা হঠাৎ করে এই যে ভাই একদম এই যে বেড়াদার চলে গেছো এটা কিন্তু আমার সেই লাগছে বুঝছো এই যে তোমার যে ক্যারেক্টার সুইচিং যোগ বলার সময় অসাধারণ মুন্না একেবারে মনে হইতেছে যাদের মতো কথা বললাম তো আমি কি দাঁড়ায় হাত তুলে দেবো না যদিও মুন্না কিন্তু নাই ও আমার সামনে দুইজনই আছে যারা ডায়েট এক্সপার্ট ও মাই একজন একজন ওজন বাড়াইতেছে আরেকজন কয় কেজি কমাইছিস লাস্ট করোনার পর থেকে fourteen kgs fourteen kg lose করছে আমি আমি ওকে দেখে আমি হারাই গেছি যে কি মুন্নাকে আমরা পাঠাইলাম কি মুন্না আমি আচ্ছা, বাকি হে মেরে ব্রাদার ও মাই গড তারা ধ্রুব লিখেছে আপু তোমার বয়সটা অনেক কিউট হ্যাঁ এই তো শুরু হলো রে আমি আহমেদ লিখেছে মুন্না আপুর মুখে দুলাভাই গান পরে নাই দেখেন তো একটু <laughs> মুন্না আপুর মুখে দুলাভাই গান আর দুলাভাইকে নিয়ে জোকস না শুনলে কি হয় ক্যারিমিনিটি সাবার থেকে লিখেছে মুন্না বদনাম হুয়া ডার্লিং মেরে লিয়ে বল্টু ভাই গানটা বইলা দাও প্লিজ <laughs> আচ্ছা কাঙ্কু দাস লিখেছে দুলাভাই দুলাভাই অসাম অসাম মানে বেশি অসাম মাহবুবা চাঁদপুর থেকে লিখেছে আপু ওয়েলকাম টু পাগলা সাবধানে থাইকো তোমাকে প্রচুর পাগল বানাই দিব <laughs> আচ্ছা ঠিক আছে রফিকুল ইসলাম লিখেছে লাভ ইউ এই যে ভালোবাসা চলে ভালোবাসা চলে oh চলে আসছে একটা ভালোবাসা কুড়াই ভালোবাসা চলে আসছে একটি উড়ন্ত ভালোবাসা ফাটকাট কুড়াই নিল আমাদের মুন্না মুন্না নি কেন হবে একদম একদম পুরো ফুল বরিশালে কোন যোগ আছে একদম যেটা ফুল বরিশাল একদম উড়াই দিতে পারবা তুমি এক স্যার কে পারবো না বরিশালের যোগ তো মানে বরিশালের ভাষাটাই এমন <laughs> কে পারবো না বরিশাল মানে মাঝে মাঝে হয়ে যায় এরকম যে খুব মানে সিরিয়াস হয়ে আছি খুব ইয়ে আসছি মানে খুব সিরিয়াস ভাবে কথা বলছি হয়তো প্রেজেন্টেশনই দিচ্ছি কোথাও কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি যদি বরিশালে বসে প্রেজেন্টেশনটা দিতাম তো I will be more confident মানে একশো ফাটাই দিতে পারতাম একশের ফাটাই দিতে পারতি তো দুলাভাইকে নিয়ে গেছি টেইলারের কাছে তো ঈদের আগে তো আমার দুলাভাই তো মানে খুবই সূক্ষ্ম মানে নজর সে আমাকে সবসময় মার্কেটে নিয়ে যায় সব কিছু দেখে শুনে কেনে আর কি তো ভালো কথা টেইলারের কাছে গেছি ঈদের আগে জামা আনবো দুলাভাইকে বলছি দুলাভাই এই দেখতে লেন দি আবার কোনো জায়গায় দিয়ে আবার দেখেন যে উল্টা পুল্টা করে সেলাই করছেন হি হেলে কোনো মান্ডের বাড়ি বেড়াতে গেলে দেখতে তাই তুমি কোনো টেনশন হইটো না মুই সব কিছু চেক করতে আসি দুলাভাই সব জামা টামা চেক টেক করে হঠাৎ করে দেখলো যে আমার জামার হাতার একটা হাতা ছোট আর একটা হাতা বড় তো দুলা ভাই তো খুবই সারপ্রাইজ শুনছে এ ভাইও এ ইমান হুন্দে হুনে যান এই জামাটা যে বানাইছেন একটু আতা রাখছেন বড় এই যে বাম পাশের আবার একটু আতা রাখছেন ছোট কে একটু কবি মানে একটু বুঝাইয়া কয় এক্সকিউজ মি ভাইয়া আপনি মনে হয় বসতে পারেন নাই এই আফা কিন্তু ডাইন হাতে ঘড়ি পড়ে আমি আজকে ঘড়ি পড়ি নাই যদিও তো হেইয়া মুই খেয়াল করি দেখছি হেই পিনে আপা ডাইন হাতটারে আমি কাইডে ছোট বানাই রাখছি মানে ডাইন হাতাটাকে দুলাই বলে ঠিক আছে হ্যাঁ মুই বুঝতেই পারছি যে আমি ডাইন হাতাটা ছোট করে ফেলেছেন কাইডে তা বাম হাতাটা আবার বড় রাখছেন কে নাকি হো ব্রাদার আপনি তো ভুললেই গেছেন আমি ওই যেটুকু হাতা মনে করেন ডাইন পাশ দিয়ে কাটিয়ে হেলাইছি সেইটুকু হাতা আবার বাম পাশে জোড়া লাগাই হেলাইছি এইটা শোনার পরে আমি তো ঠিক থাকতে পারি না আমি কি না এইটা আপনি কেমন কাজ করলেন কে এই এই হাতাটা বাম হাতা এবার জোড়া লাগান লাগবে কে কাকি ইহ আপুমনি নাইলে তো আবার বলবেন টেইলার্সরা সোর মানে তুমি যে যাকে বলতে পারবা না যে সে একটা একটা কাপড় টুকরা মাইরা খাইছে সেই সুযোগ নাই বাবা বরিশালের টেইলাররা খুব স্যালুট স্যালুট স্যালুট তাদেরকে আমরা স্যালুট জানাই মানে যারা থাকেন তাদেরকে বলা হয় খলিফা খলিফা আচ্ছা, আচ্ছা। খলিফা দেন <laughs> হ্যাঁ, না আজকে আজকে কিন্তু আমাদের ব্রেকলেস শো কিছুক্ষণ আচ্ছা আমরা ব্রেক নাও নিতে পারি আমাদের হ্যাঁ। আমার যেহেতু আমাদের ই নেই <laughs> বিজ্ঞাপন সব আমি শেষ করে দিয়েছি আচ্ছা। আমরা ব্রেক নাও নিতে পারি আজকে মুন্না আসছে এত সুন্দর সুন্দর যোগ হচ্ছে হ্যাঁ। আমি লোভ সামলাতে পারতেছি না মুন্না যোগ শোনা আমরা ব্রেকের আগে আসলে আমরা মুন্নাকে একটা গান শোনাতে পারতাম <laughs> মুন্না বাদনাম ওই গান শোনাতে পারতাম আমরা কিন্তু যেহেতু ব্রেকের ব্রেকের পরে তার আমি গানটা শোনাই দিয়েছি তুই আটটার পরে শোনা আজকে আমার কোনো প্রতিভা বিকাশই করতে দিতেছে না এটা কিন্তু খুব খাবার এটা একটা নতুন গেস্ট আছে আমি প্রতিভা দেখাবো না আমি আমার এই গেস্টের সামনে প্রতিভা দেখানোর অনেক প্রত্যেকদিন প্রতিভা দেখানোর সুযোগ পান আজকে প্রতিভা না দেখালে প্রত্যেকদিন একটা আদম বা বেড়ার সামনে আমি প্রতিভা দেখাই <laughs> সেটা তো কোনো ফিলিংস আছে আমার আজকে একটা সুন্দরী নারী আসছে নারী দিবসে তার সামনে আমার প্রতিভাটা দেখাতে দিলেন না আপনি এটা মনে রাখবেন আচ্ছা ঠিক আছে এই যে প্রতিভার ব্যাপারে আমরা কথা বলছিলাম তো আর কি কি করা হয় মুন্না পড়াশোনা এবং এই স্ট্যান্ড আপ কমেডির পাশাপাশি পড়াশোনা স্ট্যান্ড আপ কমেডির পাশাপাশি <clears throat> আর প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা হয় <laughs> করা হয় আচ্ছা। প্রচুর ঘুমানো হয় আর এমনি সিরিয়াসলি যদি কিছু বলি তাহলে হলো যে আসলেই পড়াশোনা আর stand up comedy that's it আরে বাবা পড়াশোনা না চান্স পায় যদি পড়াশোনা করে না করে তাহলে আপনাদের এনে গিয়ে খারাপ হয়েছে চান্স পাইলো কেমন এখন যদি না করে সে কিন্তু আপনাদেরই দোষ আমরা এটা হ্যাঁ, মাইনে নিতে পারবো না আবদুল্লাহ গাজীপুর থেকে লিখেছে যা সকল যে সকল নারীরা ফ্রি ফায়ার খেলে তাদেরকে নারী দিবসে স্পেশাল শুভেচ্ছা বাবা গো ফ্রি ফায়ার খেলতে হবে তুমি কি ফ্রি ফায়ার খেলো মুন্না মুন্না এখন এত বড় হয়নি যে ফ্রিতে ফায়ার করবে ও ফায়ার করতে টাকা নেই মুন্না সম্পর্কে তো ধারণা নাই বুঝছো সে ফ্রিতে কখনো ফায়ার করবে না সে ফায়ার করতে মিনিমাম দুই তিন টাকা নেবে তো কাউকে ফায়ার করতে হলে বলে দিবা আগে টাকা তারপরে ফায়ার হ্যাঁ প্রিপেইড না এটা পোস্টপেইড আচ্ছা। অনেকদিন পর আবার খাইলাম গাজীপুর থেকে লিখেছে আপু তো হাসাইতে হাসিতে মাইরা ফেলবো দেখতেছি হ্যাঁ। আবদুল্লাহ আব্দুল্লাহ গাজীপুর থেকে লিখেছে আচ্ছা এটা পড়লাম মানে অসাধারণ আপুময় পুরা পুরা এস এম এস আপুময় লিখেছে এমডি মাহফুজুর রহমান শুভ বল্টু ভাইয়ের ভুরি বাড়ছে কয়দিন পর নাটের কি নাটের নাট এর মতো হয়ে যাব আচ্ছা বল্টুর মতো হয়ে যাব ঠিক আছে কি ইয়ান্তা বাবা সুন্দর নাম তো ইয়ান্তা কল্যাণপুর থেকে লিখেছে আপু তুমি আজকে মেয়েদের সব সিক্রেট কথা ফাঁস করে দিলে মেকআপ আর ড্রেসের ড্রেস এখন কেমনে কিনবো আমাদের একদম শেষ পর্যায়ে তো আমাদের মুন্না কি আমাদের আরেকটা কিছু ঝলক দেখাবে আরেকটা ঝলক হ্যাঁ দেখানো যায় হ্যাঁ দেখো ঝলক কেন দেখাবো না ঝলক দিকে লাজ ঝলক দিকে লাজ এই কি ঝলক দেখাইলো এই ঝলক না আমরা একটু ওই যে হ্যাঁ আপনি বলতে পারতেন যে মুন্না ঝলক শোনা হ্যাঁ ঝলক শোনা মুন্না ঝলক শোনা ঝলক দিকে লাজ না এখন ব্যাপার হলো যে ভাই নারী দিবসে অনেক অংশে আগের থেকে ডিসক্রিমিনেশন কমে গেছে নারীদের প্রতি তো আগের যুগে এই মনে করেন যে ডিসক্রিমিনেশনের শিকার হয়তো মিনা এখনকার যুগে ডিসক্রিমিনেশনের শিকার হয়ে আমি মানে <laughs> আগে মিনা এখন নামটা একটু ওই রসিকার মানে রসিকার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো মিনা ডিসক্রিমিনেশন মানে মিনাকে এভাবে মানে ওর অধিকার নিয়ে কারাকারি করা হতো খাবার নিয়ে আচ্ছা। তো ও ওকে মানে অধিকার দেওয়া হতো না ডিম নিয়ে <laughs> আচ্ছা। রাজু দুইটা ডিম খাইতো মিনা একটা ডিম খাইতো আর আমাকে এরকম করা হয় সবজি নিয়ে তো খাইতে বইছি ওই দেখছেন তুমি চালিয়ে যাও হ্যাঁ। তো খাইতে বসি রাইতের বেলা এখন আম্মায় তরকারি বাইরে আছে এখন আমি কই যে অনেকক্ষণ ধরে খেয়াল করতে আছি যে যে এক চামচ ওই এক চামচই আর বাইরে এরপরে তিন চামচ গেছে এখন তো জ্বালাময় মুন্না তো বলে উঠলাম যে ঘর থেকে আসলে আন্দোলনটা শুরু করতে হবে তো বললাম যে আম্মা তুমি বাইরে তিন চামচ দেছো সবজি মোরে এক চামচ দেছো সবজি খাওয়ার বেলা তুমি এরকম কিপটেমি হাঁটতেছো কা কাইয়াছে তুই যে হাঙ্গা দিন সবজি ঘষতে হ্যাঁ তুই তুই তোর সব লাইছো তোমরা মেয়েরা মুখে কি কি ধরনের সবজি ঘষা শশা ছাড়া ভাই এখন এখন শুন মানে আগে তো শুনতাম যে শশা অ্যালোভেরা হ্যাঁ। এগুলা মুখে দেওয়া যায় কিন্তু এখন নতুন ইয়ে আসছে একজনকে আমি শুনলাম আমার এক বান্ধবী আমাকে বলতেছে আমি মনে শোন যা খাবি বুঝছি খাওয়ার পরে একটু হাতে রেখে দিবি চোট মুখে রেখে দিবি <laughs> <laughs> আমি তো খুব টেনশন আমি বললাম যে কি বলো যা কি হ্যাঁ ধর ভাত খাচ্ছিস এই দুইটা টুকরা ভাত রেখে দিবি চোটকে মুখে মেখে নিবি <laughs> যে ওয়াই মানে কি এইটার মধ্যে অনেক ধরনের ফাইবার আছে কার্বোহাইড্রেট আছে এগুলো আমাদের স্কিনের জন্য অনেক ভালো ওকে ফাইন দোস্ত মানে এরকম কোন আছে যে এক্সেপশন এটা মাখা যাবে না নো নো এভরিথিং আমি কি ফুচকার বেলায় মানে ভাই ফুচকা তো অনেক ফুচকা খাওয়াইতে পারে <laughs> এটা কি তোমার যে রুমমেট নাকি না না এটা আমার রুমমেট মায়ের মতো রুমমেট <laughs> হ্যাঁ, মায়ের মতো রুমমেটের তো আলাদা কাহিনী মানে সে তো এগুলো কোনো কিছু করতে দিবে না এলাও করতে দিবে না সারাদিন শুধু ভাত খা সকালবেলা ভাত খা দুপুরবেলা ভাত খা রাত্রেবেলা ভাত খা মানে আমি বুঝি না মারা কেন সবসময় খালি ভাত খা ভাত খা করে তাহলে কি খাবো বললে তুমি খুশি হবা সবজি খা তাহলে একটু ফ্রুটস খা তাও তো ভালো যে তোমাদের অপশন আছে যে মারা বলে ভাত খা আমাদের তোমাদের অপশন নেই একটাই খাইতে হবে আমাদের অপশন দেয় ভাত খান আর জুতার বাড়ি আমরা আমরা আলটিমেটলি ভাতই চুজ করতে হয় জুতো বাড়ি খাই কান্দা কেটে আসে লাস্টে ভাতই আর কি অপশন হ্যাঁ। না থাকার থেকে অপশন থাকাও তো ভালো মানে নদীর এপার কাছে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ আমার আমার তো একবারই মনে হচ্ছে সব সুখ হ্যাঁ। আমি একা বসে ওপারে দুজন যেমন তারপরে এই পারের সুখ শেষ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ, সুখ মানে এইটুকু আমার সেকেন্ড 30 সেকেন্ড সময় আছে যেতে যেতে মুন্না যদি নাট বল্টুর উদ্দেশ্যে কিছু বলতে আজকে ফার্স্ট টাইম এসেছি নাট বল্টুর শোতে সো এখানে আমার খুব ফেভারিট দুজন আছেন এবং they are just not my boss they are my brother also so আমি আশা করব নেক্সট টাইম আবার আসবো একদিন আমরা টাইম মতো আসবো টাইম মতন আসবো একদিন ফুল এপিসোডে এক ঘন্টা জুড়ে আমরা মুন্নাকে সঙ্গে পাবো সেই আশা করি